পেঁয়াজটা হালকা করে ভেজে নেব প্রথমেই পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য টমেটো কুচি পেঁয়াজের সাথে লঙ্কা টমেটো একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আবারও সবটা ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব একটা ডিম সমস্ত উপকরণের সাথে ডিমটা ভালো করে ভেজে নেব দিয়ে দেব আরও একটু তেল ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভাত এই ভাতটা কিন্তু আমার বেঁচে যাওয়া বাসি ভাত ভাতটা এবার মিশিয়ে নেব ভালো করে আপনারা যদি চান টেস্ট অনুযায়ী টমেটো সস চিলি সসও মিশিয়ে নিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি খুব সহজে তৈরি হয়ে গেল ভাত ভাজার রেসিপি